কেউ তা বলতে পারে না নইলে নইলে যাকে আমরা অমানুষ ভাবতাম বিলাসবাবু চলে গেলেন হ্যাঁ, হ্যাঁ চন্দ্রা উনি বলে গেলেন সতীত্ব দেহে নয় আমি সব শুনেছি শুনে শ্রদ্ধা মাথা আমার নত হয়ে গেছে লেখাপড়া জানেন না অথচ সতী যে ব্যাখ্যা উনি করলেন সত্যি তার তুলনা হয় না আমি তো ইচ্ছে করে আমার নারী তো আমি বিসর্জন দেয়নি আমার মতো এত সুখি নয় তো কারো জীব নয় তো কি আদর স্নেহ ভালো পাশা ঝরালো মায়ার বাধ ঝরালো মায়ার বাধ জানি এই বাঁধন ছিঁড়ে গেলে কবু হাসবে আমার মরণ সুখী নয়তো কারো জীব নয়তো কারো জীবন চন্দ্রা কে আমি চন্দ্রা তো আমি তোর চোরদা চোরদা চোরদা তুই চোরদা Ah! <laughs> চুলটা চুলটা তোর এই অবস্থা হয়েছে কেন চন্দ্রা ধরে বসিয়ে দাও চন্দ্রা এই যে গাপ পুড়ে যাচ্ছে বস সঙ্গে সঙ্গে কাশিও আছে কাশির সঙ্গে রক্ত আমার আমার দিন হয়তো ফুরিয়ে এসেছে যদি পারিস আবার আবার বাপিকে একবার আসতে খবর পাঠাস চন্দ্রা ছুটে আসবো ছোটদা আমি ছোটবেলায় দেখেছি বাপি তোকে প্রাণ দিয়ে ভালোবাসতো এই বাপি আছে কিনা তাই আগে দেখো চন্দ্রা পৃথিবী পরিবর্তনশীল তাছাড়া বাপি এখন এই বাড়িতে কি চন্দ্রা পেশি থাকেন মানে তুমি মানে আমার নাম দেবব্রত গাঙ্গুলি চন্দ্রা পিসি আমার আপন বাপে বাপে তুই বাপে তুমি কাঁদছো কেন পিসি হাত চুপ করো তো উনি বুঝি পিসে মশায় হ্যাঁ দীর্ঘজীবী হও বাবা ওখানে কে বসে আছে কাকামণি না কাকামণি কাকামণি কাকামণি কাকামুনি তুমি তুমি কোথায় পালিয়েছিলে কাকামুনি কোথায় লুকিয়েছিলে জবাব দাও সেই স্টেশনে দেখবার পর থেকে আমি তন্ন তন্ন করে কোটা শহর খুঁজে বেরিয়েছি কেন কেন তুমি গা ঢাকা দিয়েছিলে কাকামণি বলো কেন কাকামণি কাকামুনি তুমি কোথায় যাচ্ছ আর এক পায়ে এগুবে না কি ভেবেছো তুমি হ্যাঁ? তুমি ধীরে ধীরে আত্মহত্যা করছো কাকামুনি কিন্তু শুনে রাখো কাকামুনি তুমি আমি বেঁচে থাকতে তোমার মনস্কামনা পূর্ণ হবে না আমি শৈলেন গাঙ্গুলি নই আমার নাম দেবব্রত গাঙ্গুলি কাকামণি তুমি আমার সাথে এমনি ভাবে শত্রুতা কার করবে কাকামণি কেন কেন আমি কি করেছি কাকা কাকামণি প্রবাসে থাকতে রাগ করে আমি চিঠি দেইনি কিন্তু সব সময় তোমার কথা চিন্তা করেছি কাকুমণি সব সময় চিন্তা বাপি বাপি তুই তুই ছোটদাকে নিয়ে আয় আমি বিছানা করে দিচ্ছি আর তুমি শোনো তুমি এসো আর বাপির জন্য কিছু মিষ্টি আনবে চলো তাই চলো অসব লৌকিকতা বাদ দাও কাকামণি তুমি কি হেঁটে যেতে পারবে পারবো বাপি পারবো বাপি কিছু বলবে ভালো আছেন কাকামনি বাবা আমার বাবা গুরু যে কোথায় গা ঢাকা দিয়েছে খুঁজেই পাচ্ছি না তোমাকে হাসপাতালে রেখে তারপর গুরুকে খুঁজতে বেরোবো এখন আমার অনেক কাজ বাকি তোর হলো শুরু আবার হলো সারা অথচ অথচ কত আশা ছিল কত স্বপ্ন ছিল সব শেষ হয়ে গেল কাকা বলি কপাল বন্ধ সবাই মন্দ বলে সমন্দ রাখে না সহুদর কপাল মন্দ হলে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে সমন্দ রাখে না সহদর ভাই পাল মন্দ হলে কপালে থাকিলে জলে ভাসে শিলে কপালে থাকিলে ভুলা আশায় আশায় পুড়ে ছায় কপাল মন্দ হলে সবাই মন্দ বলে সমন্দ রাখে না সুদর ভাই কপাল মন্দ হলে তোমার ভাইয়ের প্রত্যেকটি কথা আমার জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে হারান্দা আমি যদি মোটা টাকা উপায় করতে পারতাম আর এক মুহূর্ত বিলম্ব করে চলবে না এক্ষুনি আমাদের যেতে হবে তুমি ধীরে ধীরে চলো কাকামুরে ওই পথে একটা ট্যাক্সি ধরে নেব কেন মিছে মিছে কষ্ট করছিস বাপি কাকামনি বাজে কথা তুমি একদম বলবে না চলো নইলে কিন্তু কাঁধে তুলে নিয়ে যাবো থাক বাবা থাক আমি আমি হেঁটেই যেতে পারবো এই স্নেহ মমতাটুকু যদি তিন বছর আগে কিভাবে আমার মৃত্যু হতো না বাপি এমনি ভাবে অবহেলায় আমার প্রাণ বিধি হলে বাপ নাহি পুরে কাম বিধি হলে বাপ নাহি পুরে কাম আশায় আশায় পুরে ছায় কপাল মন্দ হলে সবাই মন্দ বলে সমন্দ রাখে না সুদর ভাই একজন অফিসার হিসাবে চাকরিতে জয়েন করেছে এমন লোভনীয় চাকরি কি করে বাগালে ছোকরা যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে হাইকোর্ট কমিশনার মিস্টার মেনন কে ছিল খুব চিনি ভালো করে চিনি তার মেয়ের সঙ্গে দেবাবতী বিয়ে হচ্ছে কি বল দাদা তোমার কি মাথা খারাপ হয়েছে দিদি জামাইবাবু জানলে না একটা অবাঙ্গালি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আনবে দেবু ও যে জানিস তো তুই যা করবে বলবে তাই করবে আজই আমার সঙ্গে ফোনে কথা হলো আমাকে ওয়ার্নিং দিয়েছে দেবো ওয়ার্নিং বললো রিটার্ন যেন ঠিক ঠিক ভাবে দাখিল করা হয় রিটার্নে কার ছবি থাকলে সাত ঘাটের জল খাইয়ে ছাড়বে তোকে আমি হাজার দিন নিষেধ করেছি রিটার্নে যেন কার ছবি করানো হয় তুমি থামো তো দাদা বাবারও ছাড়া আমাদের অভাবটা কিসের যদি কড়াকড়ি করে হায়ার অথরিটিকে চাঁদির জুতোই ঠান্ডা করে দেব তারপর আমি দেখে নেব কালকের পুষ্কে ছোড়া আমাদের কি করতে পারে ঠিক আছে যা করার তুই কর আমি আর ওর মধ্যে নেই অনেক পাট গাটেছি আর পাট গাটতে ইচ্ছে নেই তবে যা করবে ভেবে চিন্তা করিস দেবু কিন্তু দূরা নয় জাত কেউটে কথাটা মনে রাখিস Thank you. আমি ভেঙে গড়িয়ে দেবো এই সিনটা তো দাদা শুধু সরকারি কর্মচারীরা নাকি ঘুষ খায় না এ কথা যেই বিশ্বাস করো এই হিমাদ্রি মুখার্জি করে না নিজ হাতে হাজার হাজার টাকা রেজিস্ট্রান ইঞ্জিনিয়ারের পকেটে ঢুকিয়ে দিয়েছি কত মহাপুরুষই দেখলাম এই খবর কন্ট্রাক্টর সাহেব জাতীয় সড়ক তৈরি হয়ে গেল সে খবরে তোর কি দরকার আমিও তো দেশের একজন নাগরিক সরকারি স্বার্থের সঙ্গে আমার স্বার্থ জড়িত বটে বালি থেকে নবগ্রাম পর্যন্ত রাস্তা ধসে যাচ্ছে কেন কত ইঞ্চি সলিড দিয়েছো তুমি ক নম্বর ইট দিল্লির গুদাম থেকে দিল্লির গুদাম থেকে লরি ভিটামিন কোথায় নিয়ে যাচ্ছ তুমি কোথায় যাচ্ছে লরি টনশিপ নীলকণ্ঠ আরে যা যা বেটা চল জাতীয় স্বার্থ নিয়ে ছিনিবিনি খেলছো তোমরা তোমাদের সাথে যোগ দিয়েছে কর্তৃপক্ষ স্বার্থান্বেষী সরকারি আমলা বিজয় পাবে না তোমরা হিমাদ্রি মুখার্জি রেহাই পাবে না এই জনতার তৎপরে তোমাদের বিচার হবে আমি তোকে সাবধান করে দিচ্ছি পাগলা পাগলামি ছুটিয়ে দেব আরে যা যা যা বেটা চোর যা নীলকণ্ঠ আমি নিজের চোখে দেখেছি লরি করে স্টোনশিপ তুমি বাগান বাড়ি নিয়ে গিয়ে চুরি করে চুরি চোটানে বিক্রি করেছো চোরের আবার বড় গলা হ্যাঁ তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস নীলকণ্ঠ আমার ধৈর্য কিন্তু সীমাহীন আরে এত কথা কেন ভগবানের নামে দিব্যি করে বল বেটা ভগ্নিপতি চারতলা বাড়ি করতে যে মালামাল রেখেছে তা সব চুরি মাল কিনা বল বেটা তোর মোড়া ভাবের নামে দিব্যি করে বল তোমারে শালা সুরের বাচ্চা শালা শুয়ারের বাচ্চা মামা যার শালা যদি কোনোদিন অশালীন উক্তি করেছ তোকে আমি জ্যান্ত মাটি চাপা দিয়ে দেবো শালা হারামির বাচ্চা বেশ মজা তো ওরা সরকারি লোহা সিমেন্ট তৈরি চুরি করবে আর আমরা দেখেও কিছু বলতে পারবো না নির্কণ্ঠ আসলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে খুন ঢুকে ধরে গেছে যে যত বড় চোর সে তত বড় নেতা আমি ভবিষ্যৎ বাড়ি করে গেলাম তুমি দশ বছর বাদে একজন নাম করা লিডার হবে কি ব্যাপার মামা হঠাৎ এই বৃদ্ধ মানুষটাকে খুন করতে উদ্যত হয়েছিল কেন শালার ভাগ্য ভালো তুই এসে পড়েছিস নইলে শালাকে আজ মামা তুমি নাকি লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রলোক কিন্তু তোমার এই মুখের ভাষাটা এমন কুলিদের মতো কেন তুই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাস না মামা না তুমি ইতর হতে পারো তাই বলে আমি কেন ছোট লোক হব ঠিক আছে দেব তুমি নাকি দিদাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে তোমার ভাগ্য সুপ্রসন্ন সেদিন আমি বাড়িতে ছিলাম না আমি বাড়িতে থাকলে তোমার এই হাফ না ঠিক আছে কথাটা আমার মনে রইল এর জবাব আমি মুখে দেব না কাজে দেখিয়ে দেব মামা ছোট বেলা থেকে একটা কুকুর সাপকে দুধ কলা দিয়ে পুষেছি বড় হয়েছে সবল মারতে চাইছে কিন্তু মনে রাখিস দেব আমার নাম হিমাদ্রি মুখার্জি মাঠে আমি সহজে হজম করে যাব না এদের অর্থের অহংকার আমি চূর্ণ করব কোন অশুভ শক্তির কাছে আমি মাথা নত করিনি আর আজও করব না যারা সরকারি কর ফাঁকি দিয়ে ঘরে আসেন সৌধম তাদের উপর হানবো আমি চরম আঘাত বাবু কি চাই দুটো ভাত আজ দুদিন কিছু খাইনি দয়া করে আমাকে দুটো বাদ দেবেন বাবু আমি বড় অবাগা এত টাকি এত কাঁদি তবু রাজের দয়া হয় এই বৃদ্ধ বয়সে আপনি ভিক্ষে করছেন কেন ছেলে পুলে নিয়ে আপনার <laughs> আমার সহ্য একদম সহ্য হয় না হ্যাঁ। এই নিন কোন হোটেলে গিয়ে খেয়ে নেবেন রাজ রাজ রাজেশ্বর রাজ রাজেশ্বর আমি আমি প্রাণ তোমাকে আশীর্বাদ করছি জীবনে তুমি সুখী হবে ভাই তুমি সুখী হবে কোথায় থাকেন আপনি হ্যাঁ এতদিন হাসপাতালে ছিলাম আজ দুদিন হলো ছেড়ে দিয়েছি এখন ফুটপাতে থাকি আমি এই পথ দিয়ে রোজে অফিসে যাই এই টাকা কটা ফুরিয়ে গেলে হ্যাঁ। আবার এখানে এসে দাঁড়াবেন আবার কিছু দিয়ে দেব আর হ্যাঁ কম পয়সা একটা ঘর দেখে নেবেন ওই ফুটপাতে থাকলে একেবারে মরে যাবেন যে দেরি আরে কোন লাগে আরে পরে কোন লাগে তাহলে উঠলেই আচ্ছা। তো হ্যাঁ আমি আইলি তো আচ্ছা। মেসমশাই দেবব্রত আপনাকে কি বলে গেল দেবব্রত দেবব্রত খে বাবা সে কি আপনার নাতি শৈলেনের ছেলে দেবব্রতকে আপনি এরই মাঝে ভুলে গেলেন আমার দাদু ভাই আমার দেবু আমার দেবব্রত আমার দেবব্রতর হাত থেকে আমি ভিক্ষা নিলাম মেসমশাই আমি চিনতে পারিনি বাবা আমার আমার দাদু ভাইকে আমি আমি চিনতে পারিনি কত যুগ দেখিনি কত সুন্দর দেখতে হয়েছে আমার কি বলে গেল আপনাকে একশো টাকা বললো টাকা পুড়িয়ে গেলে আবার দাঁড়াবে ফুটপাতে থাকতে মরে যাবে আপনি আপনি আমার সঙ্গে চলুন মেসমশাই তুমি আপনি এতদিন আমাকে অন্য বেশে অন্য পরিবেশে দেখেছেন সেসব আমি ছেড়ে দিয়েছি ট্রেনে হকারি করে পেটের ভাত জোগাড় করছি আপনি আপনি যাবেন আমার সঙ্গে <laughs> তুমি কেন গ্রহণ করবে বাবা আমার নিজের সন্তানে আমাকে দেখলো না চন্দ্রে পশু প্রবৃতিটাকে কষে চাবুক মেরেছে আমার নবজন্ম হয়েছে বেশমশাই তার জন্য আমি আপনাদের সবার কাছে ঋণী আমার আমার একমাত্র বোনকে আমি এই গুলে তোরা সমাজের মুখে হারিয়ে ফেলেছিলাম আমার তাকে ফিরে পেয়েছি আপনার মেয়ে চল্লিমার মধ্যে তোমার তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না বাবা চন্দ্রিমা তো আমার মেয়ে হ্যাঁ সে তোমাকে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে আসো নিমেষ বসায় আমি সব কথা খুলে বলবো চলো বাবা আজ তুমি আমার সন্তানের কাজ করলে নইলে ঠান্ডায় হয়তো মরে যেতাম মরে যেতাম জীবন নদীর কিনারায় সে দাঁড়িয়েছি তবু তো বাঁচতে ইচ্ছে করছে কবি রবীন্দ্রনাথের বাসায় বলতে ইচ্ছে হচ্ছে মরিতে চাহিদা না আমি সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবার মানুষের মাঝে আমি বাঁচিবার বাঁচিবার চলুন মেশো বাসায় আমার সঙ্গে আপনি চলো হ্যাঁ, চলো বাবা চলো বাবা আপনি ওকে বুঝিয়ে বলুন দাদা মাদ্রাজি মেয়ে বিয়ে করে ঘরে আনলে আমি ওকে ত্যায্যপত্র করবো দেশে কি বাঙালি মেয়ের অভাব নাকি বিয়ের বস পার হয়ে গেছে ওর মনে আমি দেখতে পারি তবে কোনো কাজ হবে বলে মনে পড়ছে না ছোটবেলা থেকে ভীষণ জাদি তার উপরে তোমাদের কোনো না কোনো ব্যবহারে ওর মনে ছাপ পড়ে রয়েছে কিন্তু দাদা দার্জিলিং গিয়ে পড়বার ইচ্ছে ওর ছিল না জোর করে পাঠালে তোমরা জোর করে পাঠিয়েছিলাম বলেই তো আজকে এই সরকারি চাকরিটা অনায়াসে পেয়েছে এখানে পড়লে কেরানিগিরিও চড়তো না আচ্ছা শৈলেন বলুন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র মেঘনাথ শাহ আরও বাংলার অনেক কৃতি সন্তান জীবনে প্রতিষ্ঠাতা পেয়েছিল সবাই কি কনভেন্টের স্কুলে লেখাপড়া করেছিল বাংলার বাঘা শুধু সাহায্যের স্কুলে পড়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ওদের কথা ছেড়ে দিন ওরা হচ্ছে ক্ষণজন্ম মহাপুরুষ আসলে ওটা হচ্ছে মনের কমপ্লেক্স পয়সা থাকলে অনেক বিলাসিতা করা যায় এও এক ধরনের বিলাসিতা হ্যাঁ আপনি ওকে বুঝিয়ে বলুন যদি ওই মাদ্রাজি মেয়েকে বিয়ে করে ঘরে আনে আমার বিষয় সম্পত্তি কানা করি আমি ওকে দেব না ও বই দেবুকে দেখিও না আসল কথা যার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে তার একটি মাত্র মেয়ে কলকাতার দুখানা বাড়ি আছে তাও ছাড়া দেবু জামাই নিবায় একটা মধ্যবিত্ত পরিবারের সঙ্গে তাই না তাহলে ও যা খুশি তাই করবে আমরা তার প্রতিবাদ করতে পারবো না বাবা মায়ের কোনো দায়িত্ব নেই সন্তানের উপর একটা কথা বলবো শৈলেন রাগ করবে না তো হ্যাঁ বলুন নিজের মা বাবার জন্য কতটুকু কর্তব্য করেছো তুমি অনেক করেছি প্রয়োজনের অতিরিক্ত করেছি গাড়ি চড়ে প্রত্যহ গঙ্গাতে নাইতে পাঠিয়েছি এক হাওয়া পরার আমি অভাব রাখিনি চারতলা বাড়িতে বাস করেছি করেছ কিন্তু তার মধ্যে আন্তরিকতা ছিল না তোমার বাবাদের নিরুদ্দেশ তার জন্য কি করেছো তুমি হস করেছি না পেলে আমি আর কি করতে পারি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে রেডিওতে অ্যাডভার্টাইজ করেছিলে কি মুশকিল হ্যাঁ আমার সময় কোথায় আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন সময় ঠিকই ছিল ছিল না তোমার মানসিকতা দাবা কর্তব্য আন্তরিকতা এক বস্তু নয় শৈলেন তোমার ছেলে কাগজে বিজ্ঞাপন দিয়েছে নিজে কুচেছে গোটা শহর পুলিশ প্রাণ করেছে অথচ তুমি দাদা দাদা দাদা দেবো নাকি ঠিক হয়ে গেছে হতে পারে হতে পারে মানে তুমি নিজে দাঁড়িয়ে থেকে নাকি রেজিস্ট্রি ম্যানেজ করে দিয়েছো ভাই হয়ে এমন শত্রুতা আমি তুমি করতে পারলে দাদা আমার একমাত্র সন্তান তুই অযথাই উতলা হচ্ছিস সর্বা বিয়ে করে হয়নি সাত দিন আগে নোটিশ দিতে হয় তাই ওরা দিয়েছে এবং দুজন সাক্ষীর প্রয়োজন তাই সেবার আমার নামটা ঢুকিয়ে দিয়েছে তুমি ওকে একটু বুঝিয়ে বলো দাদা এ বিয়ে হবে না হতে পারে না ব্যারিস্টার চ্যাটার্জিকে আমি নিজে কথা দিয়েছি কথার খেলা বলে আমি যে লোক সমাজে মুখ দেখাতে পারবো না দাদা দাদা তুমি ওকে একটু বুঝিয়ে বলো দাদা হ্যাঁ ও কখন আসবে আসতে বলেছি আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো না দাদা ওই ছেলের জন্য আমি কি না করেছি দাদা আর সেই ছেলে আমাকে মা বলেও ডাকে না এই দুঃখ আমি কোথায় রাখবো দাদা আমি কোথায় রাখবো শুধু কি তাই একটা কলাই করা ভাঙা থালা যত্ন করে আলমারিতে তুলে রেখেছে বলেছে দশ বছর বাদে মা বাবাকে ওই থালায় খেতে দিবে তুমি হাসছো দাদা কান্নায় আমার বুকটা ভেড়ে যাচ্ছে দাদা ওই ছেলেকে কোনো কিছু বিশ্বাস নেই হয়তো ওই ভাঙা থালাতে আসতে পারি মাতুল মামার বাড়িতে এসেও তুই দিয়ে যাচ্ছিস ফরমালিটি ফরমালিটি প্রয়োজন হতো না কিন্তু তোমার ভাই আমাকে ওয়ার্নিং দিয়েছে আমি যেন তোমাদের বাড়িতে না আসি ওর কথা বাদ দে তো তোর মা কি বলতে চায় শুন বাড়ির মধ্যে যাচ্ছি যাবার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে যাস কথা আছে কি ব্যাপার কিছু বলবে দেব দেব লক্ষ্মী বাবা আমার মাদ্রাজি মেয়েটাকে তুই বিয়ে করিস না বাবা তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না ওরা প্রচুর দেবেন থুবেন হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ মেয়েটাও বিয়ে পাস হ্যাঁ অপূর্ব সুন্দরী আমি তোর হাতে ধরে মেনে করছি বাবা আমার মুখে তুই কালি লেপে দিস নে বাবা তোকে ঘিরে আমার কত স্বপ্ন কত আশা আমার সিদ্ধান্ত বদল হবে না এবো এবো মা বাবা গুরুজন তাদের মনে দুঃখ দিতে নেই মা একজনকে কথা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করা তোমার কর্তব্য তোমার বাবা মা তোমার গুরুজন নয় হ্যাঁ তাহলে তাদেরকে তাদের প্রাণে ব্যথা দিয়েছ কেন কেন তাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছ কেন তাদের সামনে তুলে দিয়েছ অশ্রদ্ধার অন্ন কেন তাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছ কথায় বলে আপনি আচরি ধর্ম পরকে শেখায় তুমি নিজের মা বাবাকে অশ্রদ্ধা করে কোন মুখে বলছ গুরুজনদের অশ্রদ্ধা করতে নেই আমরা যদি ভুল করেই থাকি তুই কি তা সৎ দিবি এই জন্য কি তোকে আমি পেটে ধরেছিলাম ঠিক এই প্রশ্নটা যদি দিদা বাবাকে করে তোমাকে করে পারবে তার জবাব দিতে বৃদ্ধ জীবন গাঙ্গুলি কি কোনোদিন কল্পনা করেছিল তার শিক্ষিত কৃতবিদ্ধ সন্তান তার প্রাণে এভাবে আঘাত দেবে দিদা কি কোনোদিন ভেবেছিল যে ছেলে মা বাবার সুখের জন্য বিয়ে পর্যন্ত করতে রাজি হচ্ছিল না সেই ছেলে আমল বদলে যাবে কিন্তু কাকা বলে কি ভেবেছিল তোমাদের কীর্তি কাহিনী বলতে গেলে বিরাট একটা মহাভারত হয়ে যাবে মা তবে একটা কথা তোমরা মনে রেখো কাঁদালে কাঁদিতে হবে না হবে অন্যথা দেব দেব আমাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই কর্তব্য কাকা মনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দিদা হয়তো পথে পথে ভিক্ষা করছে যারা নিজেদের কর্তব্যে অবহেলা করে তাদের মুখে কর্তব্যের কথা মানায় না মা মানায় না দেব তোমার জন্য ছেলেটা বিগড়ে গেছে তখন আমি বারবার বলেছি ওর সামনে বাবা মাকে কিছু বলো না এখন ঠেলা সামলাও হ্যাঁ, হ্যাঁ, তুমি বাবাকে শুকনোটি দিয়েছ মাকেও তাই আমি কিছু বলতে গেলে তুমি ধমক দিতে অনন্তকে টাকা দিতে দিয়েছিলাম তাতেও তুমি বাগড়া দিলে তোমার মতো লক্ষ্মী যে সংসারে বউ হয়ে আসবে সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না শান্তি আসবে যাও বড় বড় লেকচার বইয়ের আঁচল ধরে চলে এসেছে সারা জীবন এখন না পেরে আমার উপর ঠেলা সামাচ্ছে মৃত্যু দাও মৃত্যু দাও হে জগদীশ্বর এই আত্মগ্লানির হাত থেকে আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও এই পথে পায়ে হেঁটে আসবে যদি সাবার করে দিতে পারো এক হাজার টাকা দেবো তবে সাবধান পুলিশের হাঙ্গামার যেন না হয় আপনি বেফিকির থাকুন বাবু সিং এর ছুরি বিফল হবে না লেকিন এক হাজার নয় দু হাজার রুপিয়া দিতে হবে দু হাজার দেওয়া সম্ভব নয় तब छोड़ दीजिए जान लेना उतना आसानी नहीं मात किए तुम दो हजार दीता আমাদের কথা বাদ দাও আমরা হলাম লেখাপড়া জানা ভদ্র সন্তান তোমরা কথায় কথায় ছুরি চালাতে পারো তাই বলে কি আমরা পারবো आप बदर को डर लड़का और मैं हो किया दो हजार दे तो चौका चौक काम करिए देबो नहीं तो ঠিক আছে ভাই দেড় হাজার এই নাও আগাম পাঁচশো একবার পুজো বাবুজি কি টুকরার সঙ্গে আপনার দুশ্মনীটা কি আছে বহুত কি লড়াই ইহানিকে কই লড়কি লোকটা মহাপাজি বুঝলে পাড়ার মেয়েরা ওর উৎপাতে রাস্তায় বেরোতে পারে না বেটা আবার আয়কর অফিসে চাকরি করে বাপ মায়ের অমতে একটা অবাঙালি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আনতে চাইছি তুমি বলো ভাই এতে কি বাপ মার ময়ে দুঃখ লাগবে না সে তো জরুর লাগবে মায়ের কুলে ফিরে যেতে না পারে সে আপনাকে বলতে হবে না বাবু সিং এর কাজ কত সাপ দেখে আপনি বুঝতে পারবেন আসুন চলো দিদা হাঁটতে তোমার কষ্ট হচ্ছে না তো না রে দাদু ভাই না তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে একেবারে স্বর্গে চলে যেতে পারবো তাই বুঝি হ্যাঁ রে বেমান নিজের বিয়ে তুই নিজে ঠিক করে নিলি এদিকে আমি রইলাম তোর আশায় আমার আশায় মানে বাবা বাবা তোর দাদু তো পালিয়ে গেছে আমার এখন একটা স্বামী চাই না আমি ভাবলাম মায়ের মতো তুমিও বোধহয় কোনো পাত্রে ঠিক করে রেখেছো <laughs> অপেক্ষা করো আমার রামচন্দ্র দিদাও আসছেন দিদা না দাদু দাদু দাদু আচ্ছা তোর দাদুর কোনো খবর পেয়েছিস পাইনি তবে শিগগিরই পাবো বলে আশা করছি সব কটা কাগজে ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছি পুলিশের মিসিং স্কোয়াডে খবর পাঠিয়েছি রেডিওতেও অ্যানাউন্স করিয়েছি হ্যাঁ রে দেবু বলো আমার ভাবি নাথ বউ হ্যাঁ আমার সঙ্গে আবার কটমট করে ইংরেজিতে কথা বলবে না তো দেখিস ভাই হ্যাঁ? আমি কিন্তু মুখসুখ মানুষ তুমি নির্ভয়ে থাকো দিদা রত্না ইংরেজিতে কথা বলে না বলে না দিলে তুমি বুঝতেই পারবে না যে ও মাদ্রাজি মেয়ে শান্তিনিকেতনের ছাত্রী ছিল ভালো রবীন্দ্রসঙ্গীত গায় ইয়ে দাদু ভাই হ্যাঁ তোর মা খুব কান্নাকাটি করছিল কেন কাল আমাকে বললো দেবুকে আপনি বুঝিয়ে বলুন মা ও যদি মাদ্রাজি মেয়েটাকে বিয়ে করে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই তাই বলছিলাম কি দাদু ভাই দেখো দিদা দাদু এই বিয়েটা কি তোর না করলেই নয় মা বাবার মনে কখনো দুঃখ দিতে নেই দাদু ভাই তাদের মনে দুঃখ দিয়ে তুই কি শান্তি পাবি দাদু ভাই দেখো দিদা তোমার যদি মত না থাকে তাহলে আমাকে বলো আমি আজই বিয়ের নোটিশ ক্যান্সেল করে দেব কিন্তু মা বাবার অহেতুক জিদের জন্যে আমি তো আমার ভালোবাসার অপমৃত্যু ঘটাতে পারি না কিন্তু কোন মুখে মা বলে আমি অন্যায় কাজ করতে যাচ্ছি আজ তার চোখে জল ঝরছে কিন্তু যেদিন যেদিন তোমার মুখ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল সেদিন সেদিন তো আমার দিকটা ওরা চিন্তা করে দেখলো না তখন ওরা বোঝেনি আজ বুঝতে পারছে তাই অনুতাপ অনুতাপ বলতে পারো বলতে পারো দিদা কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার শৈশবের হারানো জীবন কোন অনুতাপে ফিরে পাবো আমার দিদার সেই মূল্যবান জীবন বলতে পারো দিদা কোন অনুতাপে জোড়া লাগবে তোমার ভালো মন যে দিন যায় শত মাতা কুটলেও সেদিন আর ফিরে আসে না দাদিদা শৈশব কৈশোরের স্মৃতি আজও আমি আজও আমি ভুলতে পারছি না দিদা প্রবাসে গিয়ে তিন দিন আমি খাইনি শুধু কেঁদেছি ওরা তোর ভালোর জন্যই তোকে বিদেশে পাঠিয়েছিল ভাই আবার তুমি ভুল করছো দিদা আমার ভালোর জন্য নয় ওরা আমাকে দূরে সরিয়েছিল অন্য কারণে অন্য কি কারণ থাকতে পারে দাদু ভাই আছে দিদা আছে কারণ আছে সন্তান হয়ে সে আমি মুখ ফুটে উচ্চারণ করতে পারবো না লজ্জায় আমার মাথা নুয়ে আসবে দাদু দশ বছরে বাবা এত প্রতিপত্তি কি করে হলো বলতে পারো দিদা কেন কন্ট্রাক্টারি করে হ্যাঁ কন্ট্রাক্টারি তো নিশ্চয়ই কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্টের পেছনে আছে অনেক ক্লেদ অনেক কালিমা তোমার বৌমা তোমার বৌমা পার্টিতে নাচতে যেত মনে আছে তোমার থাক দাদু ভাই বলতে আমিও চাই না দিদা আমিও চাই না তবু অবচেতন মন থেকে বেরিয়ে আসছে তীব্র ঘৃণা বুকের মধ্যে কিল বিল করছে কতগুলো গোক্র সাপ শত চেষ্টা করে আমি ওদের শ্রদ্ধা করতে পারতাম আমি ওদের শ্রদ্ধা করতে এই শালা ধাক্কা মারে কাহে ধাক্কা মারে কাহে বল শালা সরকে বাচ্চা কাহে মুঝে ধাক্কা মারে বল শালা বল নলে দাঁতে মার দুঙ্গা ভদ্রভাবে কথা বলো ধাক্কা আমি দেইনি তুমি আমাকে ধাক্কা দিয়েছো এই শালা বেরিকা বাচ্চা ধাক্কা মেরে আবার রব দেখাবি এই তোরিয়া ব্যর্থ লোকাইছে দেবো দেবো ও ঝগড়া বিবাদ করে কাজ নেই তুই এখান থেকে সরে দাদু ভাই না দিদা না কোনো অশুভ শক্তির কাছে আমি মাথা নত করি না আজও করব না তুমি এখনো ছুরি ফেলে দাও বলছি ফেলো বলছি ফেলো বলছি হল চলো সরকে বলছো দাদু ভাই নিজের জীবন দিয়ে তুমি আমাকে বাঁচালে দিদা কাঁদিস কাঁদিস না এই বোধ এই বোধ আমার বিধি লিপি না দিদা না আমি তোমাকে মরতে দেবো না দিদা আমার যথা সর্বস্ব দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো দিদা আমার স্নেহের নির্ঝর এমনি ভাবে অকালে শুকিয়ে যেতে দেব না দিদা আমার আমার শেষ মিনতি দাদু ভাই বাবা মার মনে তুই কখনো দুঃখ দিস না ওরা ওরা আমাদের সঙ্গে যে ব্যবহারই করে থাকুক না তোমাকে হাসপাতালে ভর্তি করতে হবে চলো আমি আসছি তোমার কোলে ঘুমবো বলে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি বা কত চুপ কত যুগ আমি তোমাকে দেখিনি তাই শেষ দেখা দেখতে বিংশ শতাব্দীর জঞ্জাল আমরা এমনি ভাবে তিলে তিলে রক্ত জড়িয়ে যাব এই বন্ধা মাটির বুকে রক্তাক্ষরে লিখে যাব শত শত তরুণের অবক্ষয়ের করুণ ইতিহাস যারা রাষ্ট্রের দাক্ষিণ্য পেল না সমাজের শুভেচ্ছা পেল না বেকারত্ব রক্তের বোঝা মাথায় নিয়ে তিলে তিলে প্রতি মুহূর্তে রক্ত জড়িয়ে গেল তারা কারা তারা কারা তুমি আমি সে আর অনেকে আর অনেকে অপেক্ষা করো নুরুর মা অপেক্ষা আমি আসছি চল্লিশ বছর আগে একই সঙ্গে জীবন আরম্ভ করেছিলাম আজ আমাকে জীবন নদীর তীরে দাঁড় করে তুমি একা চলে যাবে তা না তা হবে না আমাকে একা পেলে কে কে হতভাগা এইভাবে এইভাবে মাটিতে শুয়ে আছিস কেন আমার মতো এই পৃথিবীতে বোধ হয় তোর কেউ নেই আমাকে আমাকে একটু পানি দিতে পারো কে নুনুরু বাবা আমি চলে যাচ্ছি বাবা আমি চলে যাচ্ছি পঞ্জীভূত ব্যথা দিয়ে এই পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি বাবা না ওই না আগে যাব আমি তারপর যাবে তোরা এটাই যে ওরে ওরে অভিমানী সন্তান কার উপর অভিমান করে চলে যাচ্ছি রে বাবা আমি আমি আমি আমি তোকে আমি তোকে খেতে দেব না বাবা আমি তোকে বিক্রি করে বাঁচিয়ে তুলবো আমি তোকে বিক্রি করে বাঁচিয়ে তুলবো আবার আবার সবাই গড়িয়ে এসেছে বাবা ওই ওই দেখো দূরে চিতা জ্বলছে আশা আকাঙ্ক্ষার নিবৃত্ত হচ্ছে সেখানে ওখানে দুদিন বাদে জোরে পড়ব আমার আগে আমার আগে তুই কেন যাবে বাবা তুই কেন যাবে বাবা এই এইভাবে তেলে তেলে মৃত্যুর চেয়ে একটি সঙ্গে নিভে যাওয়াকে ভালো নয় বাবা ভগবান কে এতটা কি এত তো কাঁদি তবু তো মৃত্যু আসবে না মৃত্যু দাও মৃত্যু দাও গো জীবন দেবতা এই যন্ত্রণার হাত থেকে আমাকে অব্যাহত দাও ওরে লড়ু তুই তুই চলে গেলে বাবা তুই চলে গেলে আমাকে আমাকে একা পেলে তুই চলে একবার একবার শুধু একটি বার বাবা বলে রাখ নরু আমার আর বাবা বাবা নৌরকি সুবিরা সুবিরা ও ওকে তুই ওকে তুই প্রশ্ন করবি না কোথায় তোর বাবা আহ আহ আমার এক একটা মাত্র ছেলে ছিল ওই দেখ কষাই কেমন কেমন করে তাকে তুই কোন করেছিস একটুখানি স্নেহ মমতার অভাবে আমার নুরু চলে গেল এই পৃথিবীর কুলে কুলে কুজিলেও আমি আমার আমার সন্তানকে ফিরে পাবো না দাদু দাদু দাদু তুমি কাকা কাকামণি কাকা কাকামণি কাকা কাকামণি তুমি তুমি এসেছো ভাই সেদিন সেদিন আমাকে একশো টাকা ভিক্ষা দিয়েছিলে আজ আজ কিছু ভিক্ষে দাও ওকে ওকে শ্মশানে কাজ করতে হবে বাপ হয়ে ছেলের মুখ আগ্নি করতে হবে ভিক্ষে দাও দাদু ভাই আমাকে ভিক্ষে দাও দাদু তুমি আমাকে চিনতে পারছো না দাদু আমি আমি তোমার দেব তোমার দেবব্রত দেবব্রত দেব আমার দাদু ভাই আমার দাদু ভাই আমাকে আমাকে তুমি দাদু বাবা মা অনুতপ্ত তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদু দিদা ক্ষমা করে গেছে তুমি ওদের ক্ষমা করো দাদু দাদু ভাই পাচ্ছি না আমি যে আমি যে মার্জনা করতে পারছি না দাদু দাদু ওই ওই ছে দেখো দাদু তোমার কাকামণি কেমন সুন্দর বিছানায় ঘুমিয়ে আছে অগুম অগুমার কোনোদিন ভাঙবে না করেন বাবা আমি আপনার মেয়ের মতো দাদু দাদু অন্তর অন্তর হতে পেরে আসছে তীব্র অভিশাপ দাদু প্রভু যে মার্চনা করতে হবে কারণ ওরা যে আমার সন্তান আমি পার ঘাটের যাত্রী জীবন নদীর তীরে দাঁড়িয়ে প্রহর গঞ্চি তোমরা সুখে থাকো শান্তিতে থাকো আমি জীবন নদীর তীরে পারতে যাচ্ছি পার গাঠায় যাচ্ছি পার ঘাটায় যাচ্ছি সম্মানিত সুদী সারাত্র ব্যাপী আপনারা যারা